ওকে সমস্যা নেই আজকে ক্লাসই হচ্ছে গিক কেক চেক করা বেশি সময় করবো না আড্ডাতে চলে যাব আমি যা দেখতেছি হতাশ ব্যানারটা মোটামুটি মাইনে নেওয়া যায় যে ব্যানারটা হয়েছে তাতে মানা যায় আর কি কিন্তু তারপরে প্রপারলি হয় নাই সুপার ফাস্ট ইউটিউব বিডিএসিও এটা সুপার ফাস্ট শুধু ইনস্টাগ্রামের সাথে বসে ঠিক আছে প্রথমত আমাদের আসছে নাকি আসে নাই না আমি ওইখানে টাইটেলগুলো দিয়ে দিছি যে সবাই যেন ওইগুলো ইউজ করে ঠিক আছে টাইটেল আমি কাউকে কোনো সময় চেঞ্জ করতে বলি নাই টাইটেলটা আপনাদের টাইটেলটা সবারই আমি লিখে দিছি ছয়টা টাইটেল বানিয়ে দিছি তো ছয়টা টাইটেল আমরা দশ বারো জন থাক বিশ জন থাক সবাই ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো এখানে তিনি superfast organic superfast YouTube video SEO ranking ঠিক আছে মানে টাইটেল মিলাইছে ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে ভাল লাগতেছে না টোটাল কথা আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে মানে বাসাটাই যেন কেমন উল্টাপাল্টা লাগতেছে ঠিক আছে তো আমি টাইটেল আপাতত আমার মনে হয় না এই টাইটেলটা প্রপারলি এসি হয়েছে আর কি এখানে র্যাঙ্কিংটা না থাকলে আমি ধরতাম যে হ্যাঁ এসি হয়েছে একটা শব্দ শেষ হয়েছে ফুল ওকে এটা আমি ধরি না এটা বাদ দিই আমি ছবিটা তার চেঞ্জ করতে বলছিলাম তিনি ছবি এখনও চেঞ্জ করে নাই জানি না কেন ছবিটা এখনও চেঞ্জ করে নাই এখানে আমি তার প্রোফাইলে আরও কিছু কারেকশন করতে বলছিলাম আমি গিকটা পরে দেখি আগে দেখি প্রোফাইলের কী অবস্থা এখানে আমি একটা কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটারের পরে একটা এটা যে ইয়া দিছে কুমাটা দিছে এটা তুলে দিতে কিন্তু তিনি এটা প্রথমেই করেন নাই আমি সেদিনকে ক্লাসে বলছি ছবিটা চেঞ্জ করতে বলছিলাম তিনি চেঞ্জ করে নাই ঠিক আছে হ্যালো দিয়ার এখানে হ্যালো দিয়ার দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে এখানে কোনো কিছু দরকার নাই এখানে এসিও প্রফেশনাল e তারপরে ডিজিটাল মার্কেটের ডেসক্রিপশনটা ভুল এটা আমি বলছিলাম চেঞ্জ করতে আমি যেভাবে ডেসক্রিপশনটা বলছিলাম এখানে তিনি কোনোভাবেই ব্যবহার করে না আর কি তিনি তার মতো ইউজ করতেছে টোটাল কথা হচ্ছে হেটা এখানে আমি আরেকটা আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বলছিলাম করে নাই digital marketing social media marketing okay social media marketing Facebook ads okay এটা মোটামুটি অ্যাড করছে গুগল ট্যাগ ম্যানেজার এটা এটা গুগল অ্যাডের ভিতরেই আছে এটা আমাদের এখানে স্পেশালি বসাতে হবে না বিগ ডাটা এন্ট্রি ওকে আসছে কো ফিরোজ ভাই কই আপনি ওকে আপনার গুড মর্নিং না গুড নাইট হয়ে যাবে ঠিক আছে আপনাকে যে ডাইরেকশনগুলো দিছিলাম আপনি তো কোনো কিছু ফলো করেন না ওকে বাদ দিলাম পিক বাদ দিলাম পিক আরও এক মাস পরেও দেন সমস্যা নাই আমি এগুলো আমি কিছু চেঞ্জ করতে বলছিলাম না আমি বলছি আপনাকে কি এখানে আপনার দেখেন আমার স্ক্রিন শেয়ার হয়েছে দেখেন আপনি তো আমি এখানে গত ক্লাসে আপনাকে বলছিলাম যে এটা ভুল আপনাকে কী করতে হবে কোমাটা তুলে দিতে হবে তাহলে কিন্তু এটা একজাক্টলি হয়ে যাবে এটা আমি বলছিলাম সেকেন্ডে বলছিলাম হচ্ছে এখানে হ্যালো দিয়ার এগুলো ইউজ করা যাবে না এখানে এই শব্দটা আমি অনেকগুলো কথা বলে দিছি ফাইবার ক্লাসটা আবার দেখেন এটা হয় নাই ঠিক আছে আমি তো বলে দিছি কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আপনাদেরকে আপনাদের তো কষ্ট করার দরকার না আমি তো এইটটি পার্সেন্ট কাজ করে দিতেছি ঠিক আছে এটা ঠিক করতে হবে তারপরে আমি এখানে ল্যাঙ্গুয়েজ আরও দিয়ে একটা অ্যাড করতে বলছিলাম মেবি এটাও করে নিয়েন এখানে যে কটা জিনিস বাদ দিতে হবে সেটা হচ্ছে YouTube video editing YouTube video এডিটিংয়ের দরকার নাই ভিডিও এডিটিংয়ের ভিতরে সব ধরনের কাজ হবে এটা কেটে দেবেন ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট এটা ঠিক আছে গুগল ট্যাগ ম্যানেজারটা কেটে দিবেন গুগল অ্যাডসের ভিতরে গুগল ট্যাগ ম্যানেজার আছে ঠিক আছে এখন বিগ ডাটা এন্ট্রি আর ডাটা এন্ট্রি দুইটা একই তো এই দুইটা থাকার দরকার নাই ডাটা এন্ট্রির আমরা কোনো সার্ভিসই প্রোভাইড করব না এখানে ঠিক আছে তো আমরা যখনই ডাটা এন্ট্রিতে চলে যাব তখন আমাদের ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং থেকে চলে বিজনেস ক্যাটাগরিতে চলে যাবে বুঝতেছেন ভিডিও ডিস্ট্রিবিউশন দেওয়ার দরকার নাই ঠিক আছে এটাও তুলে দিবেন ইমেল লিস্টিং এটা থাকতে পারে বা ইমেল লিস্টিংয়ের দরকার নাই আপাতত তুলে দেন ইমেল মার্কেটিং দিলে ইমেল লিস্টিংয়ের দরকার নাই ঠিক আছে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও দিয়ে কী বুঝাইতেছেন এটা তুলে দিবেন আমরা তো উপরে দিছি ইউটিউব ম্যানেজমেন্ট এখানে সব কিছু থাকবে ওকে তো এগুলো ঠিক করবেন আর এটা ঠিক করার পর এখানে দেখেন একটা ভুল করছেন ভি ডি মানে এই বিটা ছোটো হাতে রয়েছে এই ডিটা বড় হাতে রয়েছে হয়তো দুইটা ইউজ করেন তো এবার আসি আপনার ডেসক্রিপ এবার আসি গিকের এই জায়গায় আসি ভিডিওটা করতেছি কারণ হচ্ছে এই ভিডিওটা দেখে যেন বাকিগুলো সমাধান করতে পারে টাইটেলটা চলবে না এখন বলেন যে ভাই আমি তো গুগল ট্রান্সলেট দিয়ে তো ঠিকঠাকই মনে হইলো এটাই তো প্রশ্ন আসতেছে তাই না তো এটা তুলে দিবেন এটার কোনো উত্তর দিলাম না আমি তো আমি যে ছয়টা টাইটেল ইউজ করছি বা ছয়টা টাইটেল আমি ব্যবহার করতে বলছি ছয়টার ভিতরে যে কোনো একটা ব্যবহার করেন যে কোনো একটা কিন্তু এটা ইউজ করেন না কারণ সুপারফাস্ট এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের সাথে যায় ইনস্টাগ্রামের গিক তো আপনি এখানে কপি করে মারতে পারবেন না তাই না ওকে তো এটা তুলে দিবেন আমাদের ওইটা একটা ইউজ করবেন কারণ আমি গিক বানাইছি কি লেগে আপনারা যে গিকটা দেখেন আমি যে ওইটাই করছি ওটার আমার ওই গিকের উপর বেস করে কিন্তু আমি টাইটেলের উপর বেস করে কোন টাইটেলটা ইউজ করব ওইটার উপর টাইটেলটা বেস করেই কিন্তু আমি মোটামুটি এই ডেসক্রিপশনগুলো দেন এগুলো আমরা সেট আপ করি ঠিক আছে তো যদি টাইটেল প্রপারলি না থাকে তাহলে তো আর বাকি ডেসক্রিপশনে এখানে কাজ করবে না তো এখানে দেখেন এখানে আপনি চারটা পয়েন্ট দিয়েছেন আর একটা পয়েন্ট বাড়াইতে পারেন আর এটা ফ্রেমের বাইরে চলে গেছে ঠিক আছে ফ্রেমের বাইরে চলে গেছে ইমেজ আরও একটু ভালো করতে হবে আর একটু ভালো করতে হবে তো ইমেজ আপনি আরও ফাইবারের গিকগুলো দেখবেন যে তারা কি ধরনের ইমেজগুলো ব্যবহার করতেছে আর একটা দিক আছে এখানে সমস্যা হচ্ছে ছবি তো চলবে না কষ্ট হইলে কষ্ট হইলেও এখানে ছবি চলবে না আর সবগুলো এক ফন্টে হয়ে গেছে ইউটিউবের ব্যানার হয় তিনটা কালারে লাল লাল সাদা আর কালো মানে প্রতিটা আপনার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ব্যানার টাইপ হয়ে থাকে বুঝতেছেন ব্যাপারটা তো এগুলো অবশ্যই বুঝতে হবে আমি তো বলে দেই যে কোন কোন ব্যানারগুলো কীরকম ধরন হয়ে থাকে তো এবার আসি হাই এই কথাগুলো যে বলছেন এই যে দেখেন hi you can you can organically get more view আপনার মানে এই গিকটা যদি আমি অ্যাপ্রুভ করি আশা করি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন তারপরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে আমি সিল দিয়ে দিতে পারি কেন সাসপেন্ড হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি বলতেছি এখানে তিনি একটা কথায় ঘুরে ফিরে তিন জায়গায় বলছে ঠিক আছে আমারটাই লেখছে ঠিক আছে এইটুকু আমারটাই লেখছে যে এখান থেকে এইটুকু আমারটা ফুল কপি হয়েছে এটা বিষয় আমি মনে হ্যাঁ হ্যাঁ আপনি শোনেন মানে ওটা বিষয় না আপনি কি করবেন আপনার মাথার ভিতরে যেটা আসতেছে ধরেন আপনি বাংলাটা আগে লিখতে বলছে আপনি আপনি যদি ইংলিশ না পারেন আপনি আমাকে বাংলা কনসেপ্টটা লিখে আমাকে দেন আপনাকে আগে গিগ বানাইতে হবে না ঠিক আছে তো আপনাকে এটা আবার পাবলিশে করে দিয়েছেন আমি বলছিলাম পজ করে রাখতে এখানে আমি আপনাদেরকে সবার উদ্দেশ্যে যে কথাগুলো বলি সেটা একটু মন দিয়ে শোনেন এখানে সাবস্ক্রাইব ভিউ এগুলো ফলোয়ার ফলোয়িং তারপরে ওয়ার্ড রিস এঙ্গেজমেন্ট তারপরে আরও অনেক কিছু কথা আছে যেগুলো ইউটিউব অ্যালাউ করে না বুঝতেছেন ব্যাপারটা এই প্রমোশন মনিটাইজেশন এই কথাটা যদি আপনি কোনো জায়গায় লেখেন এখানে তো আপনি লিখছেন ভিউ সাবস্ক্রাইব এটা তো বাদই দিলাম এটা তো আরও মারাত্মক তো আমি যে ওইখানে আমি যে একটা জিনিস বলছিলাম যে এখানে আমি মানে আমি তো ভিউটা সঠিকভাবে লিখতে পারতাম তাই না আমি ওইখানে মাঝখানে একটা ইয়া দিলাম চিহ্ন দিলাম বা একটা ওটা কী বল হাইফেন দিলাম এগুলো কেন ইউজ করলাম কারণ হচ্ছে কি যে আপনি যেন প্রবলেমে না পড়েন প্রমোশন লেখা যাবে প্রমোশন লিখতে হবে কিভাবে জানেন যেমন আমি আপনাদেরকে দেখাই প্রমোশন কিভাবে লিখতে হবে আপনি লিখবেন প্রমোশন বানানটাও সব কিছু ঠিকঠাক মনে হবে কিন্তু সবাই ভাববে যে ভুল হ্যাঁ হ্যাঁ আমি যেটা ভুল করছি শোনেন আমি হ্যাঁ, যেটা হ্যাঁ আমি যেটা ভুল করছি সেটা তো সেটা তো আমি ইচ্ছাগতভাবে করছি যেন আপনারা প্রবলেমে না পড়েন আমি তো সঠিক বানামটা পারি তাই না আমি কেন ভুল লেখলাম এটা তো মাথায় রাখতে হবে কারণ প্রমোশন বানামটা ভুল লেখার উদ্দেশ্য হচ্ছে আমি ওর জায়গায় জিরো দিলাম কারণ হচ্ছে প্রমোশন কথাটা যদি আমি লেখতাম তাহলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হইতো ঠিক আছে যেমন এখন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি টাইটেলের ভিতরে হাই কোয়ালিটি সার্ভিস কথাটা লেখা যায় না হাই কোয়ালিটি লেখলেও সেটা বেশি দিন থাকবে না view organic view view organic subscribe organic watch time monetization এগুলো ডাইরেক্টলি বলা যাবে না ইনডাইরেক্টলি বুঝায় বলতে হবে বাইরকে মানে আপনার ডিসক্রিপশনের ভিতরে ঠিক আছে তাহলে কি হবে আপনার প্রবলেমে পড়বেন না তো তারপরে এখানে আমি ধরলাম এইটুক তো আমারটা কপি আছে ঠিক আছে সমস্যা নেই এগুলো ঠিক করে লিখবেন আবার এগুলো আপনি আপনার মতো করে লেখেন দুই একটা শব্দ চেঞ্জ করবেন বেশি না ঠিক আছে এই যে এখানে লেখছেন আই এম ফিরোজ ফিরোজের পরে এই ই হয় কেমনে এখানে কোমা হয় কেমনে তারপরে অ্যান্ডটা শুরু করছেন ভাই আপনি গ্রামা ইউজ করবেন আপনি তো করতেছেন ফ্রি গেম গ্রামা ইউজ ওইটাতে তো আপনার ভুলভাল দেখাবে ওইটা তো ইউজ করা যাবে না বিষয়গুলো তো বুঝতে হবে তো আপনি নিজে আগে ইংলিশটা পড়বেন না যে কেমন হইতাছে আমি ইংলিশটা যে বললাম এটা আমার সাথে কি যায় কীরকম কীরকম লাগতেছে এটা আপনাকে তো বুঝতে হবে তাই না আপনি ওইখানে একটা সাজেশন দেখাইছে আপনি ওইটার উপর ফলো করতে তো পারেন না রবট তো ভুল করতেই পারে তাই না গুগলকে যদি আপনি একটা একটা করে শব্দ বলে দেন তাহলে গুগল ভুল করবে না কিন্তু আপনি যখন একসাথে অনেকগুলো কথা বলে দিবেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন ঠিক আছে এখানে যদি আমি বলি আমি যাই দেখেন তিনি কিন্তু সঠিকভাবে বলবেন এবার এই কথাটা যদি আপনি অনেক বড় করে লেখেন ঠিক আছে অনেকগুলো ডেসক্রিপশন বড় করে লেখেন দেখেন উল্টাপাল্টা করে ফেলবে তিনি এই কথাটাই উল্টাপাল্টা করে ফেলবে তো গুগল তো আসলে একটা রবট ঠিক আছে না রবট তো আর প্রপারলি কাজ করতে পারবে না এটা তো আপনাকে বুঝতে হবে তো ওকে যাই হোক আরও কিছু জিনিস আমি বলি যেমন এটা আপনি ঠিক রাখেন সমস্যা নাই এটা যে আমি যেটা বলছি ওইটাই ঠিক রাখেন শুধু ঘুরে ফিরিয়ে দিবেন যেমন আমি বলি আপনাকে এখানে থাম লেন ইউজ করছি এই যে কথাটা দেখেন এই কথাটা আমি ঘুরে লিখতে পারি যেমন থাম লেন ইউজ করছি না ভিডিও থাম লেন তাহলে আপনি থাম লেন ভিডিও প্রথমে দিতে পারেন অথবা ধরেন ভিউজ ইউজ করছি ভিউজের এখানে গেট মোর ভিউজ এই কথাটা আপনি বাংলায় যদি লিখতে চান ধরেন আমি একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দেখাই সেটা হচ্ছে that will be help at us more traffic okay এটাই ধরেন আমি কপি করে এখানে দিয়ে দিই সেট কপি হয় নাই ওকে তো এখানে কি বলছে এটি আরও জৈব দর্শকের আকর্ষণ করতে সহায়তা করবে এটি আরও জৈব দর্শকের কাছে মানে আকর্ষণ করতে সহায়তা করবে এটা বাংলাটা কপি করেন বাংলাটা কপি করে এখানে দেন তো এটার ইংলিশটা দেখেন এখন কি আসে দি সেলফির ভিজিটর ওকে এটা আমি কপি করি দেখি দুইটার সাথে কোনোটা পার্থক্য হয়েছে কিনা দেখেন দুইটার সাথে কোনো পার্থক্য হয়েছে কিনা পার্থক্য হয়েছে পার্থক্য এবার আসি দুইটা বাংলা দেখেন এবার এটি আরও জৈব দর্শকের আকর্ষণ করতে সহায়তা করবে এটি আরও জৈব জৈব দর্শকের দর্শকদের আকর্ষণ করতে সহায়তা করবে এখন বলেন ওইটার থেকে কিন্তু এটাই স্মার্ট একটা শব্দ মানে একটা ই তৈরি হইল বাসা তৈরি হইল বুঝতেছেন ব্যাপারটা তো এইভাবে আপনি এটা তো ফলো করতে পারেন এটা ঠিক আছে এটা এখানে ইন ইউজ করছে এখানে দেখেন ডাইরেক্ট এটা ইউজ করেছে অ্যাটাস মোর ভিউ এখানে মোরটা আগে আছে ঠিক আছে মোর অর্গানিক ভিউয়ার্স এখানে লেখছে ভিজিটর তাহলে বুঝতে হবে মানে উপরেরটা আরেকটু ই হয়েছে তো একটা শতাংশ দিয়ে আছে আর একটা হলো ঘুরায় ফিরে একটা জায়গায় নিয়ে যাবে দেখেন দুইটার সাথে কিন্তু পার্থক্য অনেক ঠিক আছে তো এটা যখন ইয়ে করলো এটা আরেকটা রকম হয়ে গেল তো আপনি এইভাবেই ওই কথাগুলো বলা যাবে এখানে অর্গানিক ইউজ করছে আপনি চাইলে অর্গানিক ইউজ না করেন বাদ দেন অর্গানিক তাহলে এটা কী হলো আরও দর্শকদের আকর্ষণ করতে সহায়তা করবে শেষ ঝামেলা শেষ এবার যদি আপনি মনে করেন এটার আমি সিরোনিম বসাবো সিরোনিম ধরেন অ্যাট্রাক্ট অ্যাট্রাক্টের সিরোনিম কি হতে পারে অ্যাট্রাক্টের আগে বাংলাটা বের করেন না আকর্ষণ ওকে আকর্ষণটা আমি কপি করলাম কপি করে এখানে আমি দেখেন আকর্ষণ আকর্ষণ আছে না ইংলিশটা দেখেন এখানে কতগুলো বের হয় দেখেন আকর্ষণের এগুলো সিরোনিম হ্যাঁ আকর্ষণ ট্রান আকর্ষণ আকর্ষক্তি কর্ষণ কষ এরকম অনেক শব্দ আছে যেমন গুড আমরা যদি গুড ইউজ করি যেমন গুড কথাটা লিখি গুড গুটের কিন্তু অনেকগুলো সিরোনিম আছে বা যেমন এখানে আমরা যদি দেখি বাংলাটা দেখি ওকে এই দেখেন গুটের অনেকগুলো কিন্তু বেরোইতেছে good excellent proper honest strong helpful তারপরে দেখেন আরও অনেক কিছু বেরিতেছে দেখছেন কোনগুলা মানুষ এবার আসি এই গুগল ট্রান্সলেটের এখানে যে জিনিসটা হচ্ছে এখানে আমাদের কিন্তু কিছু জিনিস আমাদের দেখাচ্ছে কোনগুলো মানুষ বেশি ইউজ করে তার মানে এইখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো মানুষ বেশি ইউজ করে ঠিক আছে এগুলো মানুষ বেশি ইউজ করে দেন লাকি এই যে দ্বিতীয় নাম্বার আছে শুভ শুভ এখানে যে ওয়ার্ডগুলো আছে এটা কিন্তু মানুষ ওইটার থেকে পয়েন্ট কম এটা আরও কম মানুষ ইউজ করে ঠিক আছে এরকম প্রতিটারই পারফেক্ট এই যে যেমন গুড অ্যাক্সিলেন্ট পারফেক্ট যখন আপনার কোনো জায়গায় গুড শব্দটা পাবেন গুটের সিরোনিমটা কী হতে পারে যেমন অ্যাক্সিলেন্ট হতে পারে কেউ লেখছে গুড আপনি লিখলেন অ্যাক্সিলেন্ট আবার লিখলেন পারফেক্ট ওইটার উপর বেস করে আপনাদের কি এই ওয়ার্ডগুলো বের করে করে কিছুটা চেঞ্জ করে হয় লিখতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র ঠিক আছে আর এবার দেখেন আমি সেদিনকে বলছিলাম কপি করার আগে এখানে স্পেস হয়ে গেছে তো এগুলো সারাইতে হবে ঠিক আছে কপি করেন ঠিক আছে কিন্তু এটা যে কপি এটা বোঝা যাইতেছে ঠিক আছে এখানে হুয়াই দিয়ে কী বুঝাইতেছেন এখানে একটা স্পেস হয় প্রতিটা শব্দ শেষে পরে স্পেস হয় তো এখানে স্পেসের পরে আপনি হুয়াই চুজমি লিখতে পারেন ঠিক আছে আমি মানলাম এটা লিখতে হবে আপনাকে তা না হলে হবে না হুয়াই চুজমি তুমি বা তুমি আমাকে কেন পছন্দ করবে ঠিক আছে তো এবার আসি আরেকটা যেটা বড় ভুল সেটা হচ্ছে noted inbox me for pleasing in order for এটা কি লিখছেন আইডিয়াল ডিসকাউন্ট অফার ওকে আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে আমার সাথে ইনবক্সে কথা বলো ডিসকাউন্ট অফারের জন্য তো আপনি যে ডিসকাউন্ট হ্যাঁ মানে এখানে কি লিখছেন এটা কি ডিসকাস oh, <laughs> আমি তো ডিসকাউন্ট ডিসকাউন্ট মিস করে ভাই আপনি গ্রামার উপরে ইউজ করে না বেশি বর্ষা দিয়ে না ঠিক আছে গুগল মামারে ধরেন গ্রামা বাদ দেন গ্রামা আমাদের ঠিক আছে কিনা দরকার নেই আপনি এইভাবে এক টাকার শব্দ লেখেন যে এখানে কি লেখছেন আপনি হ্যাঁ আমি এখানে বলি আমার মতো ওরা তোমার ইউটিউব চ্যানেলে কি ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না এটা লেখেন না আর ইউ নট গেটিং এখানে দেখেন বললে লেগে হালাইছে না <laughs> বিয়ে হচ্ছে না বিয়ের জায়গায় বিয়ে হচ্ছে না <laughs> যদি আপনি এটাই কপি করে বাইরে দেন তাহলে তার কারণে হয়ে তো আপনাকে পরে পরে ভালো করে দেখতে হবে ঠিক আছে বিষয়গুলো কি বিয়স এবার আপনি আবার এটা যে ইংলিশটা লিখলেন সেটা আবার কপি করে এখানে দেখবেন যে এটা সঠিক আছে কি না আপনার কি দেখেন এখানে বলেছে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে ভিউ পাচ্ছেন না এখানে you are not are you not okay are you are not এরকমভাবে লেখা যায় যেমন আমি আবার বলি তোমার চ্যানেলে ভিউ সাবস্ক্রাইব হচ্ছে না ভিউ আর নট সাবস্ক্রাইব তারপরে হইতেছে না এখানে ইউ আর এরকমভাবে লেখা যাবে দেখি এটা আমি কপি করি আরে ভাই কি দেখি হয় ওকে বাংলাটা লেখি started growing subscribe and and views views আপনার চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ বাড়ছে না এরকমভাবে লিখতে পারেন একদম বড় হাতে মানে ইয়ে, ইয়ে আছে না ওয়ান টু ক্লাসের পোলাপান এরকম লিখতে পারেন ঠিক আছে প্রথমে আগে বাংলাটা বলবেন হ্যাঁ তাহলে এটা এখন যে আর্টটা আছে এটা কিন্তু আমি সংক্ষিপ্ত আর্ট দিছি এখানে আর যদি আমি এই আর্টটা ইউজ করি আপনি আপনি চ্যানেলে এটা হইলো না দেখছেন এটা ভালো লাগতেছে না তো এটার সাথে মিলতেছে না তো এখানে এটা যদি আমি ইউজ করি এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল প্রশ্ন করতেছি তাকে আপনি কি চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ছে না এখানে আপনার ইউআর এখানে আটটা হবেই আপনার চ্যানেলে কি সাবস্ক্রাইব এবং ভিউ বাড়ছে না are you your channel subscribe and not তো মানে আপনার বাংলাটাকে লেখেন লেখার পরে আমাকে পাঠান বাংলাটাই পাঠান ইংলিশ দরকার নাই ইংলিশ আমরা সবাই ভালো পারি না আমরা ব্রিটিশ নাগরিকও না ঠিক আছে আমরা ইংলিশের উপর ডিগ্রিও করে আসি নাই তো এটা নাই পারতে পারি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপনি বাংলাটা লেখেন বাংলাটা আগে লেখেন আমি আমি এখন দেখাইতে পারবো কি না আমার একটা উনিশ সালের একটা ডেসক্রিপশন আমি দেখেন কিভাবে লেখতাম আগে মেবি আছে কি না এখনও অনেক দিন আগে এটা করতাম বাকিগুলোর কি অবস্থা সবাইকে গিক তৈরি করছেন হ্যালো বলেন আমার যত কষ্ট আগে ডেসক্রিপশন ঠিক করেন তারপরে তো ইমেজ শোনেন আমি একজন রে ফল খাওয়া শিখাইছিলাম ঠিক আছে গাছ লাগানো শিখাই নাই পরে তিনি ফল খাওয়ার পরে গাছে যখন সব প্রবলেম হইলো তারপরে তিনি আর জীবনে গাছ বড় করতে পারে নাই তো আপনি কোনটা করতে চান বলেন ফল খাবেন না গাছ লাগাবেন না কোনটা করবেন আগে ফল খাবেন না গাছ গাছ লাগাবেন হ্যাঁ, তাহলে গাছই লাগান হ্যাঁ ওকে আমি দেখেন কি পরিমাণ দেখি এখন পাবো কিনা সন্দেহজনক অনেক আগের রাখছিলাম লিখে লিখে রাখছিলাম বাংলায় বল লিখতাম তারপরে ওইটা আবার ট্রাই করতাম ইংলিশে কনভার্ট করতে এগুলো গিক বানায় বানায় রাইকে দিছি এটাতে একটা অ্যাকাউন্টের আপনি যদি একবার গিকের মর্মটা বুঝতে পারেন তাহলে আপনাকে আর গিক নিয়ে টেনশন করতে হবে না একবার গিক বানানো শিখে গেলে আপনি যে কোনো ধরনের গিক বানায় ফেলতে পারবেন ওকে এবার সেকেন্ডটা দেখি কোনটার ভিতরে রাখছি হ্যালো ইয়ে আছেন নাদিয়া পারবিন তো কথাই বলে না ওকে যাই হোক মোসাদ্দেক বাপ্পি হারুনুর রশিদ কথা বলেন আপনাদের কি অবস্থা একজন রেতে ধরছি আজকে আর বাকিগুলো কি পলায় থাকবো নাকি এগুলো খালে ফলমূলের ছবি আসতেছে না এগুলো হচ্ছে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাইছে বানাইতাম তারই এগুলো খালি